আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি সেন্স ডট ফিনান্স এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন আমি কিছু কিছু কাজ দেখিয়েছি এবং আশা করি আপনার আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি ওয়ান ফর্টি ফাইভ টোকান পর্যন্ত ফ্রি পাবেন কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি অনায়াসে এই অ্যাকাউন্টের মধ্যে যে প্রোফাইলের বাকি কাজগুলো রয়েছে সেটি করে নিতে পারবেন সো কিভাবে ফোন নাম্বার কানেক্ট করতে হয় কিভাবে ইমেল অ্যাড্রেস কানেক্ট করতে হয় কিভাবে আপনার ফেসবুক কানেক্ট করতে হয় টুইটার কানেক্ট করতে হয় এবং টেলিগ্রাম চ্যানেল কানেক্ট করতে হয় এবং লিঙ্কডিন কানেক্ট করতে হয় সেটি দেখিয়েছি আশা করি পুরো ভিডিওটি অবশ্যই দেখার পূর্বে আগের ভিডিওটি দেখে আসবেন এতে করে আজকের ভিডিওটা আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে প্রথমে আমি বলে রাখছি যে এটি যেহেতু অনেকটা সেই পালের মতো সুতরাং আপনি একশো পঁয়তাল্লিশ টোকেন যদি ফ্রি পেতে পারেন তাহলে সেই প্রত্যেকটি টোকেনের ভ্যালু এক ডলার দু ডলার তিন ডলার পাঁচ ডলার পর্যন্ত হতে পারে সুতরাং যেহেতু এটি নতুন ওয়েবসাইট এবং আপনি কানেক্টেড থেকে এই প্রোফাইলের কাজগুলো করে আপনি টোকেনের ভ্যালুগুলো ডলারে কনভার্ট করে নিতে পারবেন পরবর্তীতে সো এবার আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি ইনফুট ফিউশন অ্যাড্রেসটি কীভাবে কানেক্ট করবেন সেই জন্য আপনাকে সরাসরি ইনফোটে ক্লিক করতে হবে বলে রাখা ভালো এই ওয়েবসাইটের অ্যাড্রেস আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার প্রিভিয়াস ভিডিও এর লিঙ্কটাও দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি সেই ভিডিওটা দেখে আজকের ভিডিওটি দেখলে অনায়াসে আপনি অবশ্যই টোকেনগুলো ফ্রিতে পাবেন সো ইনফোটা আমি ক্লিক করছি ইনফোটা ক্লিক করার পরে এখানে একটি বক্স চলে আসছে এখানে একটি অ্যাড্রেস দিতে বলেছে এখানে অ্যাড্রেস দিতে হলে তার মানে ওয়ালেট অ্যাড্রেস দিতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে যে আপনাকে মাই ফিউশন ওয়ালেট ডট কমের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে সো এই ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করার পরে আপনি এই ইন্টারভিউতে চলে আসবেন ইন্টারভিউতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লার্ন অ্যাবাউট অ্যাসেট ক্রিয়েশন এরপর আপনি ক্লিক করবেন এরপরে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পরে সর্বশেষ গেট স্টার্টেডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে আসার পরে ক্রিয়েট ওয়ালেট যেটি দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট ওয়ালেটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখানে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে বলেছে মিনিমাম আট থেকে উপরে ডিজিটে সব কিছু নাম্বার এবং আপনি স্পেশাল ক্যারেক্টার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলিয়ে অবশ্যই এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি একটি পাসওয়ার্ড দিয়েছি ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে আমি ক্লিক করছি do not lose your keystore file এখানে একটি ফাইল দিয়েছে এই ফাইলের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটা আপনাকে যে কোনো একটি জায়গায় মোবাইলে অথবা কম্পিউটারে সেভ করে রাখতে হবে বড় রাখা ভালো আপনি এই my fusion wallet dot com এর মধ্যে সাইন আপ করার জন্য আপনার মোবাইলটাও ইউজ করতে পারেন সো আমি সেটি ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি ফাইলটি ডাউনলোড করার পরে সেটি আমি ওপেন করব এবং সেই ফাইলের মধ্যে একটি গোপন কোড দেওয়া থাকবে সেটি অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে তা না হলে কিন্তু আপনি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি না করলে তার মানে আমি বলে রাখছি যে এই বক্সের মধ্যে এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটি এই ওয়ালেট অ্যাড্রেসটি যদি আপনি এখানে পেস্ট না করেন তাহলে পরবর্তীতে আপনি আপনার পেমেন্টগুলো নিতে পারবেন না তার মানে আপনি এই পেমেন্টগুলো নিতে হলে অবশ্যই ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড করতে হবে সো আমি সেটি ডাউনলোড করে নিয়েছি এবার আমি একটু জাস্ট ফাইলটি সেভ করছি কিওয়ার্ডটি নেওয়ার জন্য এরপর আমি যে কাজটি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই কোডটি সেভ করে নিয়েছি কম্পিউটারের মধ্যে এবার আমি এখানে ক্লিক করার পর এখানে একটি কোড দেখতে পাচ্ছেন এই কোডটি আপনাকে একটু কপি করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই কোডটি কপি করার পরে সরাসরি অ্যাক্সেস মাই ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন অ্যাক্সেস মাই ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে সরাসরি নেক্সট ইন্টারপেজে আপনাকে নিয়ে যাবে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটি তৈরি করা হয়ে গেল এবার আমি যে কাজটি করব এখানে আমি সেটি পেস্ট করে দিব আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এখানে the fusion address format you contract is incorrect to incorrect দেখাচ্ছে অনেক সময় নেট প্রবলেম থাকার কারণে এরকম হতে পারে যখন আপনি কাজটুকু করবেন তখন আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কি প্রাইভেট কিতে আপনি ক্লিক করবেন প্রাইভেট কিতে ক্লিক করার পরে জাস্ট আপনি এটি পেস্ট করে দিবেন তার মানে আপনি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন তারপর আনলকে ক্লিক করবেন আনলকে ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি পাবলিক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেই পাবলিক অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে তার মানে আপনি এখান থেকে এটি কপি করে নেবেন সরাসরি অনেক সময় কপি না করলে মাউসের লেফট বাটন প্রেস করে সেটি কপি করে নেবেন সেটি কপি করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে জাস্ট এটি পেস্ট করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন সো স্যান্ডে ক্লিক করার সাথে সাথে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা এই ওয়েবসাইটের সাথে অ্যাড করে নিতে পারেন এই যে ইনফোরেট হয়ে গেল আশা করি আপনি বুঝতে পেরেছেন সো আমার আগে ছিল একশো এখন কিন্তু তারটি অবশ্যই অ্যাড হয়ে যাবে সো অনেক সময় সাথে সাথে আসে না অনেক সময় জিরো দেখায় এই যে আমার সাথে সাথে কিন্তু কিন্তু অ্যাড হয়ে গেল এখন কিন্তু টোটাল একশো পঁয়ষট্টি কয়েন হয়ে গিয়েছে দেড় সিট আশা করি বুঝতে পেরেছেন সো এখানে আপনার বাকি কী কী রয়েছে আপনাকে উইসেটটা কানেক্ট করতে হবে সেম প্রসেসে আমি আবার বলছি আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আপনি আজকের ভিডিওটি দেখলে কোনো কাজ হবে না সুতরাং আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন অনায়াসে কিন্তু আপনি ওয়েবসাইটের মধ্যে টোকেনগুলো ফ্রিতে নিতে পারবেন যত আপগ্রেড হবে তখন যখন আপগ্রেড হবে তখন কিন্তু আপনি এই যে টোকেনগুলো পাবেন সেই টোকেনগুলোর বিনিময়ে কিন্তু তারা আপনাকে ডলারগুলো পাঠিয়ে দিবে তার মানে মেইল করবে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন আমি অবশ্যই সাথে সাথে মেইল পেলে আপনাদেরকে জানাবো সেই ভিডিওটি মিস না করতে চাইলে আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care